করে দিলাম তিনজন মিলে বসে দেখ লেকে ট্যাক্স কম একদম চাকে বলে হেগে ছড়িয়েছে তবু খুঁজে পাতা এবার আমার থেকে চোখ সরা চল হেগো পদে তোরা লাগা অস্তিত্ব ডাক্তারে না চলা চেম্বারে টাকা টাকায় ফেলে আঙুলটা ঘষিস লাগ ফিঙ্গারিং অস্তিত্ব প্রতিপাদে ধর পেছনটা করিস সে বিশ্লেষণ অস্তিত্ব রাহুল আর আমার গান উইথাউট আ পারমিশন চুরি করবি তোরা দক্ষিণ হয় দক্ষ অস্তিত্ব দাদাকে ছাতা বানাস কেসি প্রচন্ড বর্ষাতে সামলাতে পারবি তো নো স্ট্রেস সে হলো বিবি সরকার সুস্থ আমার আর আচসে সিডির ধর প্রবেশ পর ট্র্যাক স্যালারিস পারে দুধ ভরা সিলিকন অভ্যেস করে নিস মিল ফ্রিকের হাতে মোরা মারে তোদের যোগ্যতা কি ভীষণ সব শেষ শেয়ারে নামে মেম্বার স্টেট পারাস আর কেয়ার অন্য করিস like stalking with no vision এই দাঁড়া দাঁড়া দাঁড়া দাঁড়া শুরু থেকে বলো এবার শুনি Yeah. Yeah, yeah. প্রথমবার করে কল বললি ফর্ম করি দল এসো লিখেছি তোমাকে নিয়ে যে দুটো লাইন শোনো আই ইউ নো আমরা পাঁচজন মেম্বার্স আর ভিশন ছিল শূন্য শুধু নতুন মেম্বার্সের আনা হতো শেয়ার করারই জন্য স্ট্রেসের বাড়ির আড্ডা মানে সিজি নিয়ে খিলি এন্ড আই উড অলওয়েজ সেই রেসপেক্ট দ্য সিনিয়র জি এইবার রং পাল্টালো কারা আর দোষের ভাগই আমি তাই তো ইন্টারভিউতে মেনশন পাই না কেন আজও জানি fuck your free words with the visions I give the first project সব উজ্জ্বল ঘোষের fifteen again we split the profits Rock team that 3k DA, Bought your ass in my place Big was supposed to send the edits We lost to meet the target Bitch, call it professional internal এর অ্যাটিটিউড যেন আকাশ ছোঁয়া হচ্ছিল টক এসে সিম্পল জিনিসে আমুলো ভালো করছিল দ্য জুনিয়র গ্রুপস আর ফাইটিং ছালা ফর সিনিয়র্স ইন দ্য মিগো উইথ চিকে টুক ওভার সিডি মা ফোকাস শিফটেড টু ইগো তোরা জানিস হুজ অল ওভার নাও এবার ফালে চলে মন বন্ধ ঘরে নোংরা মন হয় রেকর্ডস করে পর পর রেকর্ডস করে পর পর এবার বুঝলাম খিস্তাও ডাক্তারি ছেড়ে তুমি বাটপারি করে বুঝি হাততালির সাথে আমার কপখালি চাও পুরো দাদু চট করে বিয়েটাকে ছাড়ো এবার সিনটাকে ছাড়ো আরে বকখালি চাও সিনটাতে বরাবরই চলে গেছে যে মোনোপলি তোমার ফেদার গুলো আমি একা নিরোধ এক ঘন্টা দিয়ে চলে গেল সিটি চালো বন্ধ করে দিলাম একা কল মি নিরো Live ঝাড়াটা হওয়া তো স্বাভাবিক ছিট ওদের টিকে দিয়ে চুষিয়ে তো দেখ জাস্ট কিস কিস আজকে ফর রেমিডিস মনে থেকে চালা করে এখনো ঝাড়াটা হওয়া তো স্বাভাবিক ছিট ওদের টিকে দিয়ে চুষিয়ে তো দেখ জাস্ট কিস কিস আজকে ফর রেমিডিস শুয়ারে চাঁদ পাল্টাবি না সিনে আর্ট দে গুন্ডাবি না যতবার তোর মতো রেন্ডিতে পাই আমি ততবার খাট ভাঙতে থামতামি না যতবার ডাক্তারটা মুখ খুলেছে আমি ততবার পেয়েছি বাঁদরের পাত যতবার তোরা এই ডিস চাইবি পাবি বিফ বিরিয়ানি জামজামের টা লেখা